হাই গাইজ আমি অনেক হাসান আজকে তোমাদের দেখাবো তোমরা কি করে দু সালের আরসিবি এবং কেকেআরের হাইলাইটস ম্যাচগুলো দেখতে পারবে তা আবার তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে তো বন্ধুরা যারা লাইভ ম্যাচগুলো দেখো নি তাদেরকে বলতে চাই দয়া করে আর লাইভ ম্যাচ মিস করো না কেননা হাইলাইট দেখে এতটা মজা নেই যতটা লাইভ দেখে মজা তো বন্ধুরা দয়া করে একটু সময় বের করে লাইভ ম্যাচগুলো দেখে নেবে কিন্তু যারা অ্যাকচুয়ালি লাইভ ম্যাচগুলো দেখতে পারো না বা সময় হয় না তাদের জন্যই আজকের ভিডিওটি তো বেশি কথা না বলে চলুন আমরা প্লে স্টোরে চলে যাই অ্যাপসটি ডাউনলোড করার জন্য তো বন্ধুরা আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন আমরা চলে যাব প্লে স্টোরে তো এই যে প্লে স্টোরে ক্লিক করলাম একটু সময় লাগতেছে নেট একটু স্লো বেদায় তো বন্ধুরা প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ বক্সে সার্চ করব IPL space highlights S I G S L I G S T S highlights two thousand nineteen তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লিখতে হবে IPL highlights two thousand nineteen video app তো আমি আগেই সার্চ করে রাখছিলাম তো এখন সার্চ করে দিলাম তো সার্চ করার পর ঠিক আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে প্লে স্টোরে যেখানে আপনি অনেক রকম সফটওয়্যার দেখতে পারবেন কিন্তু এখানে সবচেয়ে বেস্ট সফটওয়্যার হলো IPL two thousand nineteen I mean প্রথমটা তো এখানে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এটার এটা প্রায় ফাইভ মিলিয়নের উপরে ডাউনলোড হয়ে গেছে আর এটা review four point four I mean ভালো এখানে পিলারদের থাম পিকচার দেওয়া আছে আর রিভিউটা দেখে নিই একজন লিখেছে this is the best app for sorry আমি মিস করে ফেললাম তো বন্ধুরা কোনো কারণে এই সফটওয়্যারটি দিয়ে তুমি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে তুমি তোমার শুধুমাত্র নেট কানেকশন হলেই তুমি আইপিএল ম্যাচ লাইভ কিংবা হাইলাইটস দেখতে পারবা <clears throat> তোমাদের অবশ্যই বলবা যে ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে দেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবা আর অবশ্যই একটা লাইক করে দেবা আর কমেন্টে জানাবা তোমরা নেক্সটে কীরকম ভিডিও চাও তো thank you for watching guys good bye have a nice day ভালো থাকবা